যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া করিও লালন মাকে করিও লালন যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন মাঝে সদায় আমার সুখে দুঃখে থাকতো বসে সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গোনা যাত করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়ানিলে গরিও লাল মাকে করিও লাল আমার দুঃখে কাঁদ যে মা মলিন করে মন দুহাত তুলে তোমার কাছে চাই তো আমার সুখ আমার দুঃখে কাঁদ তুজে মা মলিন করে মুখ দুহাত তুলে তোমার কাছে চাই তো আমার সুখ মাঝে ছিল সবচেয়ে আপন সে ছাড়া আজ শূন্য ভুব আসবে না মা ফিরে কুভু কেদে যতই ভাষায় নয় মাঝে ছিল সবচেয়ে আপন সে ছাড়ায় শূন্য ভুব আসবে না মা ফিরে কভু কেদে যতই ভাষায় নয় হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গোনা যাত করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়ানি রে করিও লাল মাকে করিও লাল যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিলে করিও লালন মাকে করিও লালন যে মামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো